আমার মহানা শিবে কখন কেউ তো জানবে না কবর মাঝে মা বাবাকে দেখা যায় না দেখবো হবে তিনি হলেন সাহেব মদিনা কবর কোন লাইট আছে মুখ আছে হোয়াইট হ্যাঁ নোটিস কত করে হ্যাঁ নোটিস বিস্টোরিয়া প্যান্ডেলের থেকে ঘুরে আসি ভাই আপনি কি বিক্রি করেন আপনি কি বিক্রি করেন biscuit اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এ নাকি দোকানদার একলা একলা বসে হয়েছে নাকি আইসি তাই customer কই দিনের পর সবজি দিনের তো চলতেছি মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাহলে আমাদেরকে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ তাদের ঘরেতে জন্ম দিতে পারতেন ঠিক কিনা কিরে বা আপনার দাঁড়াইছেন কে বসেন না ফিরে বসে বেড়াই আল্লাহ তাহলে আমাদেরকে হ্যাঁ চালাইতেছে যুক্তি করেন क्या আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো হয়েছে পৃথিবী তুমি মদের রাসুল তুমি মদের নদী তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী অন্ধকার যুগে তুমি এসেছিলে খুদার দাওয়ার মোরে আধার দাঁড়িয়েছিলে অন্ধকার যুগে তুমি এসেছিলে খুদার দাওয়ার মোরে আধার দাঁড়িয়েছি সবার মাঝে মা বাবাকে দেখার জায়গা না দেখব যাকে চিনি বলে হলে মা মদিনা ও বেন বিবিনে আপন বলতে কেউ থাকবে না আমার মর আসিবে তখন কেউ তো জানবে না আমার মর আসিবে তখন কেউ তো জানবে না কুলাতে মা বধু বুট সারা করবীর ধুয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম কথারে শুধুই তাকি ডুবি জুট রাতে নিবির ছুয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম কথারে শুধুই তাকি ডুবি নিখিল দিগন্ত তুমি যাই সীমাহীন দয়া অপরিসীম তোমার দয়াই কৃষ্ণ রাতে নিবিড় ছুঁয়াই তোমার কথাই ভাবি তোমারি নামের প্রেম কথা শুধুই তাকি ভুলবি নিখিল নিগন্ধের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা দুই নবী রচুয়াই তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাতার শুধু তাকি বুবি